যখন রবনা আমি মর্ত কায়ায় তখন শরীতে যদি হয় মন তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায় যেথা এই চৈত্রের শালবন হেথাই যে মঞ্জুরি দোলে শাখে শাখে পুচ্ছ নাচায় যত পাখি গায় ওরা মোর নাম ধরে কখনো নাহি ডাকে মনে নাহি করে বসে নিরালায় কত যাওয়া কত আশা এই ছায়া তলে আনমনে নেয় ওরা সহজেই মেলাই নিমেষে কত প্রতি পলে পলে হিসাব কোথাও তার কিছু নেই ওদের এনেছ ডেকে আদি সমীরণে ইতিহাস লিপিহারা যেই কাল আমার এসে ডেকেছিল কুপু ক্ষণে ক্ষণে রক্তে বাজাইয়েছিল তারই তাল সেদিন ভুলিয়াছিল কীর্তি ও খ্যাতি বিনা পথে চলেছিল ভোলা মন চারিদিকে নামহারা ক্ষণিকের জ্ঞাতে আপনারে করেছিল নিবেদন সেদিন ভাবনা ছিল মেঘের মতন কিছু নাহি ছিল ধরে রাখিবার সেদিন আকাশে ছিল রূপের স্বপন রং ছিল উড়ো ছবি আঁকিবার সেদিনের কোনো দানে ছোট বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই যা লিখেছি যা মুছেছি শূন্যের মাঝে মেলায়েছে দাম তারে ধরি নাই সেদিনের হারা আমি চিহ্নবিহীন পথ বে করো তার সন্ধান হারাতে হারাতে যেথা চলে যায় দিন ভরিতে ভরিতে ডালি অবসান মাঝে মাঝে পেয়েছিল আহ্বান পাতি যেখানে কালের সীমারেখা নেই খেলা করে চলে যায় খেলিবার সাথে গিয়েছিল দায়হীন সেখানে দি নাই চাই নাই রাখিনি কিছুই ভালো মন্দের কোনো জঞ্জাল চলে যাওয়া ফাগুনের ঝরা ফুলে ভুঁই আসনে পেতেছে মোর ক্ষণকাল সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে কথা তারা ফেলে গেছে কোন ঠাঁই সংসার তাহাদের ভোলে অনায়াসে সভা করে তাহাদের স্থান নাই বাসাজার ছিল ঢাকা জনতার পারে ভাষাহারাদের সাথে মিল যার যে আমি চাইনি কারে ঋণী করিবারে রাখিয়া সে যায় নাই ঋণ ভার সে আমারে কে চিনেছ কায়ায় কখনো সরিতে যদি হয় মন ডেকো না ডেকো না সভা এসহি ছায়ায় যেথা এই চৈত্রের শাল বোন